Salve অসস্যা থেকে আল্লাহ তাআলার দরবারে আশ্রয় চাচ্ছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ পাকের নামে শুরু করছি إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها شرابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا صدق الله العظيم তেলাওয়াতকৃত আয়াতে কারিমার সরল তর্জমা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা নিঃসন্দেহে জাহান্নাম একটি ফাঁদ বা ঘাঁটি লিত্তাগিনা মাআবা সীমালঙ্ঘনকারীদের লঙ্ঘনকারীদের জন্য হবে আবাস স্থল সেখানে তারা যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে সেখানে তারা সক্রিয় পানযোগ্য কোন জিনিসের স্বাদ তারা লাভ করতে পারবে না যা পাবে সেটা হলো ক্ষতের খরণ রক্ত বা পুত এবং টকবগে ফুটন্ত গরম পানি এটা হবে তাদের কর্মের তাদের কাজের পূর্ণ প্রতিফল ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা এই জন্য যে তারা পরকালের হিসাব নিকাশের কোনো আশাই করত না তারা আমার নিদর্শন সমূহকে আমার আয়াত সমূহকে তারা অস্বীকার করেছিল অথচ প্রত্যেকটি জিনিসকে আমি গুনে গুনে লিপিবদ্ধ করে রেখে দিয়েছিলাম লিখে রেখেছিলাম এখন মজা বুঝো আমার পক্ষ থেকে তোমাদের জন্য আজাদ ছাড়া আর কিছুই বাড়ানো হবে না এই হলো আমার তেলাবাদকৃত আয়তে কারিমার সরল তর্জমা এবারে আমরা ব্যাখ্যার দিকে যাব ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ ভাই সব আমাকে বলা হয়েছিল যে হুজুর আখেরাত বা পরকাল নাম সম্পর্কে একটু বলেন এই ধারণাটা আমি আগেই পেয়েছি এই জন্য আমি আজকে এই বিষয়টি আলোচনা আপনাদের সামনে করতে চাই জাহান নামে কারা যাবে জাহান নাম থেকে কারা মুক্তি লাভ করবে আর জাহান নামের শাস্তি কি ধরনের হবে এই বিষয়ে আমি আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ তাআলা প্রিয় ভাই সব তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীম 30 পারার প্রথম সূরা তিরিশ বলার প্রথম সুরা বিশ থেকে নিয়ে ত্রিশ আয়াত কারিমা পর্যন্ত পর্যন্ত তিরিশ নম্বর আয়াত কারিমা পর্যন্ত আপনাদের সামনে তেলাবাত করেছি বলেন তো সেই সুরাটির নাম কি সুরা নাবা নাবা অর্থ কি জানা আছে আমাদের সংবাদ মাশাল্লাহ দুইজন কাছে পেয়েছি আর কে কে জানেন নাবা অর্থ সংবাদ খবর খবর কোন ছেলে যখন দুষ্টম করে তখন অভিভাবকের কথা যদি না শুনে মা ছেলেকে বারবার সতর্ক করে মাদ্রাসার সময় হয়ে গিয়েছে তাড়াতাড়ি মাদ্রাসায় যাও অথবা সালাতুল আসর আজান হয়েছে তাড়াতাড়ি করে নামাজে যাও মসজিদে যাও জামাতে সামিল হয়ে যাও ছেলে যখন কথা শোনে না মা তখন শেষ পর্যন্ত একটা সতর্কবাণী ছড়ে সেটা হচ্ছে আমার কথা তো শুনলে না তোমার বাবা আসো আমি যখন তারে নালিশ করব তখন কিন্তু তোমার খবর আছে ঠিক কিনা এই খবর কিন্তু কোন সিনেমার ডায়লগ নয় এই খবর স্মরণ করেছেন কে আল্লাহ গোটা জাতি যখন জাহান নামের অথই তলদেশে ডুবে যাওয়ার উপক্রম আল্লাহ রাব্বুল আলামিন তখন গোটা জাতিকে সতর্ক করলেন খবর দিলেন সংবাদ দিলেন কিসের সংবাদ দিলেন আম্মা কোরআনুল কারীমের ভিতরে বারবার ভাবে বলেছেন আল কারিয়াতু মাল কারিয়া وما أدراك ما القارعة দুর্ঘটনার পরে দুর্ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন আমা আদরাকা মাল কারিয়া হে নবী আপনি কি জানেন সেই দুর্ঘটনা কি প্রশ্ন করার পর প্রশ্নকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জবাব দিয়ে দিলেন এইভাবে يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش যেদিন মানুষগুলি পতঙ্গের মতো রূপ ধারণ করবে পোকা মাকড়ের মতো পড়ে থাকবে কত দাপট কত ক্ষমতা কত প্রভাব কত প্রতিপত্তি দুনিয়া ছিল কিন্তু যখন ওই কেয়ামত চলে আসবে যেই দিনের খবর আল্লাহ তালা দিলেন সেটা হলো কেয়ামতের খবর ঠিক কিনা বলেন ওই কেয়ামতের ময়দানে মনন করি নিঃসঙ্গ অবস্থায় পড়ে থাকবে ওয়াতা কোন জীবন রঙের তুলিত পশমের মতো করে উড়াই দেওয়া হবে পাহাড়গুলিকে ধুলিত পশমের মতো উড়িয়ে দেওয়া হবে আল্লাহ পাহাড় আপনাদের দেশে আছে এই জেলায় আছে না নাই কক্সবাজারে আছে বান্দরবনে আছে সিলেটে আছে মৌলভীবাজারে আছে চট্টগ্রামে আছে ঠিক কিনা প্রিয় ভাই সব পাহাড় সম্পর্ক আল্লাপাক বলছেন পাহাড় গুলি কেয়ামতের দিন ধরিতে পশমের মতো করে উড়িয়ে দেওয়া হবে এত বড় বিশাল বিশাল পাহাড় আমাদের বাংলাদেশে তো পাথরের পাহাড় নাই পাথরের পাহাড় আছে ইন্ডিয়াতে অন্য অন্য দেশে আছে মক্কা আল আর মদিনা মরোয়ারা সেখানে বড় বড় পাহাড় আছে কি নাই বলেন আছে না নাই এই পাহাড়গুলি বাতাসের সাথে মিশিয়ে দেওয়া হবে আল্লাহ এটা হবে সেই এই পাহাড় এত বড় বড় পাহাড় যেমন আল্লাহ পাকুড়ায় দিবেন আমি একটি উদাহরণ দেই চৈত্র বৈশাখ মাসে শিমুল গাছের শিমুল ফল যখন ফোটে চিনে শিমুল গাছ তুলা গাছ চিনেন মানুষ সারাদিন পরিশ্রম করবে কষ্ট করবে রাতের আগমন যখন ঘটে শারীরিক বিশ্রামের দরকার আছে না নাই আছে না নাই স্বাস্থ্যসম্মত বালির যাতে ব্যবহার করতে পারে আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালার পক্ষ থেকে গাছ দেওয়া হয়েছে যে গাছের ফল সেমন ফল ঠিক কিনা না আপনাদের এদিকে আছে না আছে দেখেন কৃত্রিম যেগুলি বিভিন্ন কাপড় দিয়ে বানানো হয় পলেস্টার দিয়ে সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য ঝুঁকি আছে ঠিক কিনা অ্যালার্জি যুক্ত শরীর সেটা ব্যবহার করতে পারে না কিন্তু আল্লাহ তালা সেমন তুলা দিলেন যে তুলার মধ্যে আছে সুনিয়ন্ত্রিত একটি পদ্ধতি আল্লাহ তালা দিয়েছেন যে গরমের দিনে আপনাকে গরমে ঘামায় দিবে না আবার শীতকালও আপনাকে ঠান্ডা ধরাবে না সোহান আল্লাহ এই যে তুলা দিলেন আল্লাহ তালা কোন জিনিসটা আল্লাহ তিনি সব আল্লাহ পাক আমাদের দিয়েছেন ঠিক কিনা আর প্রত্যেকটি জিনিস থেকে আমাদেরকে শিক্ষা আল্লাহ তালা দেওয়ার চেষ্টা করেছেন শিমলতলা যখন ফোটে দেখবেন চৈত্র বৈশাখ মাসে তুলা ফোটে দেখবেন বাতাসে খালি উঠতে থাকে একা একা এরকম এক এক পিস উঠতে থাকে ঠিক না ইঞ্জিন ছাড়াই উড়ে ইঞ্জিন ছাড়া উড়ে ঠিক না ওর মধ্যে আছে কি একটা ব্যালেন্স আছে কিন্তু প্রত্যেকটি দেখবেন টুকরোর মধ্যে একটা করে বিচিস ওটাই হলো তার ব্যালেন্স ঠিক না বলেন উঠতে থাকে পাহাড় গুলিত ঠিক এইভাবে আল্লাহ পাক উড়াই দিবেন বলি আল্লাহ আকবার সেই কেয়ামতের দিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন কলামুল কারীমের অন্যত্র বলেছেন হাল আতাকা হাদিসুল গাশিয়া وجوه يومئذ خاشعة তোমার কাছে কি সেই ভীতিপূর্ণ খবর সে পৌঁছেছে নাকি ভীতিপূর্ণ খবর মানে কোন খবর বলেন কোন খবর কথা বলেন কেয়ামতের খবর যেদিন গোটা পৃথিবী ভেঙ্গে চুড়ে টুকরো টুকরো হয়ে যাবে মহাবাকবার তোমার কাছে কি সেই হালাকা হাদিসুল গাশিয়া হাদিস মানে হলো সংবাদ হাদিস মানে কি তোমার কাছে কি নাবাদ সংবাদ হাদিস মানের বাণী হাদিস মানের সংবাদ তোমার কাছে কি সেই ভীতিপূর্ণ খবর এসে পৌঁছেছে যেই দিন কিছু কিছু মানুষের চেহারা হবে ভীত কাত ভীত সন্তুষ্ট হবে আর কিছু কিছু মানুষ থাকবে আনন্দে আল্লাহ প্রিয় ভাইয়ের আমার ভীত কাতর হবে কারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের ভিতরে বলেছেন ফিস সূরি ওয়া নাহশুরুল ইদিন ওয়াজদা আল্লাহ পাক বলেছেন কিয়ামতের দিন কিছু সংখ্যক মানুষের চোখগুলি হবে নীল বর্ণের إذا السماء আল্লাহ রাব্বুল যখন আকাশ ফেটে যাবে তারকারাজিগুলি যখন খসে পড়বে সমুদ্রগুলি যখন উত্তোলিত হয়ে যাবে কবরগুলি যখন খুলে দেওয়া হবে আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়া ওই দিন মানুষ জানবে তার অতীত জীবনের আগে পরে যা করেছিল সব ওই দিন দেখতে পাবে নিজেকে কত ভালো বলে দাবি করেছে আমি ছাড়া দেশের কেউ উন্নয়ন করেনি আমি শুধু দেশের বন্ধু মুখে ছিল একটা বাণী কিন্তু অন্তরে ছিল আরেকটা ওগুলির খবর কে রাখেন বলেন জোরে বলেন কে রাখেন يوم تطلع السرائر فما له من قوت ولا ناصر الله رب العالمين يوم تبلى السرائر যেই দিন তোমাদের গোপন গুণাগুলিকে যাচাই বাছাই করা হবে গোপন গুণাগুলি যাচাই বাসার ক্ষমতা কার আছে আল্লাহ পাক বলেন ইয়াও মাত্র বলা সারাইর যেই দিন তোমাদের গোপন গুণাগুলি যাচাই বাসাই করা হবে ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির যেদিন কারোর জন্য কোনো সাহায্যকারী মিলবে না ঠিক কি না কোন সাহায্যকারী পাওয়া যাবে ইয়াও মাত্র বলা সবাই গোপন গুণাগুলি যাচাই বাছাই করা হবে একটু নিজেকেই নিজে প্রশ্ন করি আল্লাহ কি করেছিলাম মনে করায় দাও এমন প্রশ্ন করা লাগবে না শুধু এক সেকেন্ডের জন্য যদি চিন্তা করে দেখি পিছনের আমল নামাগুলি আমার অন্তরকরণে গেঁথে আছে আমি দেখতে পাই ঠিক কিনা এই জন্য আমার জীবনে যত গোপন গুণা হয়েছে এই গুণার খবর আমার জন্য দাদা পিতা হয়তো জানেন না গর্ভধারিণী মাও জানেন না কলিজার টুকরা সন্তান সন্ততি জানেন না প্রিয়তমা স্ত্রী জানলেন না কিন্তু জানেন কে ওই আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন والسماء ذات الرجع والأرض ذات الصدع আসমান থেকে পানি বর্ষণ হয় আসমান থেকে পানি বর্ষণ হয় সত্য না মিথ্যা আসমান থেকে পানি দেন কে কোন চেয়ারম্যান সাহেব দেন কোন সরকার দেন দেন কে ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাশ থেকে পানি বর্ষণ হয় যেমন সত্য তোমরা দেখতে পাও তেমনি সত্য হলো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জীবনের গোপন গুণাগুলিকে আমি অবশ্যই যাচাই বাছাই করব এখনো সময় আছে আল্লাহ কাছে নিবেদন করি রব্বুল আলামিন মালাকুল মউত মাথার কাছে আসার আগে যদি কেউ নিজের জীবনের গুনার জন্য তওবা করে আমলে সালে করে মানানে আল্লাহ রব্বুল আলামিন সব গুনাহ গুনাহটা maaf করে দেবে আমিন আল্লাহ যেন তাই করে ওয়াল আরদি দাতিস সাদআ আর আল্লাহ পাক আবারো উচ্চারণ দেন আবারও যুক্তি ধান লাগায় গম লাগায় কদু লাগায় লাউ লাগায় কুমড়া লাগায় লাগায় না সিম লাগায় এই যে সিম লাগালো দানা লাগালো ওই দানাগুলি মাটি ফেটে যেমন গাছ বের হয় তোমরা দেখতে পাও ঠিক তেমনি সত্য হলো আমি আল্লাহ পাক তোমাদের জীবনের সব গোপন গুণাগুলিকে যাচাই বাছাই করব আল্লাহ একটু আল্লাহর কাছে কাঁদি আমরা মাপ চাই আমরা ক্ষমা চাই কত গুণা করেছি ভাই আমাদের গুনার খবর কেউ না জানে জানেন কে ولقد خلقنا الإنسان نعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد মানুষ সৃষ্টি করেছি আমি এই মানুষের অন্তরে করণে কোন অশ্বাসা উপস্থিত হয় সব আমি আল্লাহ জানি এমনকি তার এই ঘাড়ের রগের চাইতেও নিকটে আমি আল্লাহ তাআলা তাকে সুবহান খবর আছে না কে খবর করবেন খবর থেকে এই পর্যন্ত এসেছি ঠিক কিনা আরেকটু বলে শেষ করবো এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্রে বলেছেন ইযা যুলজিলাতিল وأخرجت الأرض وثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها পৃথিবী যখন আপন কম্পনে প্রকম্পিত হবে এই পৃথিবীর মধ্যে যা কিছু লুকায়িত আছে সব উদ্গীরণ করবে সব বের করে ছাড়বে সুবহানাল্লাহ মুফাসসিরুল কারাম বলেছেন ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা এর অর্থ হচ্ছে তার জীবনের সমুদয় আমল গুলি স্তূপ আকারে হাজির হয়ে যাবে ভিডিওর মতো ছবি আকারে সব বান্দা দেখতে পাবে সমস্ত বান্দা বান্দি তারা আমল নামাগুলি দেখতে পাবে এমনকি তাদের জীবনে অর্জিত সম্পদ সোনা দানা মানি মানিক্য অর্থ সম্পদগুলি যেই সম্পদের জন্য যেই চেয়ারের জন্য যেই ক্ষমতার জন্য মারামারি কাটাকাটি হানাহানি সন্ত্রাসী কর্মকাণ্ড করেছিল ওই তাদের সামনে হাজির করা হবে আর ওই দিন ওই আসামিগুলি ওই গুলি দেখে বলবে আহারে এই জিনিসগুলির জন্যই তো জমিনে পৃথিবীতে হানাহানি করেছিলাম মানুষ অবাক হয়ে বলবে মানুষ অবাক হয়ে বলবে মাটির হলোটা কি কি হয়েছে মাটির কোরআন কারিম বলছে ইয়াউমা ইযিন ওই দিন মাটি সব বৃত্তান্ত পেশ করবে মাটির উপরে যা ছিল সব রেকর্ড ছিল সব মাটি পেশ করবে এই জন্য আল্লাহর নবী বলেছেন বিনা প্রয়োজনে তোমরা একটা কথাও বলো না কারণ হলো তোমাদের একটি কথা বিলীন হয়ে যায় না প্রত্যেকটি কথা মাটির সাথে পাথরের সাথে গাছের সাথে সব রেকর্ড হয়ে থাকে তোমাদের প্রত্যেকটি কথা প্রত্যেকটি নড়াচড়া কীর্তি আচরণ সব প্রকাশ করা হবে আল্লাহ একবার কেন প্রকাশ করা হবে আল্লাহ রব্বুল আলমী তাও জানাই দিলেন মাটি বলবে যেহেতু আমার রব আমার হুকুম করেছেন যেহেতু মাটির রব মাটিকে হুকুম করবেন তাই মাটি সব প্রকাশ করে দেবে একটা গোপন থাকবে না ঠিক কিনা আমরা কি ভালো হতে পারবো বলেন পারবো আজকে যদি আমরা ওয়াদা করি আমাদের গুণা মাফ করবেন কে তওবা করলে বড় বড় কবিরা গুণাগুলি মাফ হয়ে যায় কিন্তু সবিরা গুণা ছোট গুণা যেগুলি এগুলি তবা না করলেও ন্যাক দ্বারা আল্লাহ তালা ছোট গুণাগুলি মাফ করে দেন হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হজরত অমর কয়েকজন সাবিকে নির্দেশ দিলেন যে অমুক জায়গায় একজন মদ পানকারী কি পানকারী একজন নেশাগ্রস্ত ব্যক্তি পড়ে থাকে সব সময় কোরআনুল চারখানা আয়াত কারিমা লিখে নিবা এই আয়াত কারিমা লিখে নিয়ে ওই মাতাল ব্যক্তির কাছে যাবে যদি লোকটা মাতাল থাকে যদি অজ্ঞান থাকে যদি সেন্সলেস থাকে তাহলে তাকে আয়াতে কারিমা দিবা না কিন্তু যদি সচেতন থাকে যদি তার হুঁশ থাকে তাহলে সুরাল মুমিনের চারখানা আয়াত তাকে হাতে তুলে দিবা আর মনে রাখবে যাওয়ার সময় দোয়া আল্লাহ আমার এই দাওয়াতে আল্লাহ তুমি তাকে হেদায়ত দান করে দাও বলে আমি এই জন্য আমরা যখন মঞ্চে আসি আল্লাহ কাছে বারবার বলি আল্লাহ আমাকে অমল করা তৌফিক দিও আল্লাহ যাদেরকে শোনাবো আল্লাহ শুধু ওদেরকে অমল করা তৌফিক দিও আপনাদের নসিবে হয়ে যায় জীবন সফল আপনারাও সফল আমিও সফল আলহামদুলিল্লাহ আয়োজকরাও সফল শুরুতে বলেছিলাম না ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত এই মাহফিলের কর্তৃপক্ষ যারা এদের চেহারাগুলি দেখলে বোঝা যায় যে এরা অন্তত কয়েক রাত ঘুমায়নি চিন্তায় মাহফিলটা সবল করার জন্য দিন রাত তারা পরিশ্রম করেছেন পোস্টার লাগিয়েছেন প্যান্ডেল করেছেন কি ঠিক না বলেন কালেকশন করেছেন এই কাজগুলির জন্য যারা দৌড়াইছেন আল্লাহ তালা তাদের ক্ষমা করুন আল্লাহ তালা দুনিয়া এবং করে তাদের সম্মানিত করুন বলেন আমি এই ভাইদেরকে আল্লাহ কবল করুন কে ভাইয়ের আমার আমিরুল খলিফাতুল আনহু নির্দেশ দিলেন যাও অমুক ব্যক্তির কাছে সুরাল মুমিন হাজিরি হয়ে যাও সুরাল মুমিনে কি ছিল এটাও জানা দরকার কিনা বলেন সুরাল মুকমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হামিম شديد العقاب بالطول لا অর্থ হামিম তানজিলুল কিতাব হামিমের অর্থ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন তানজিলুল কিতাব তানজিলুল এই জ্ঞান গর্ব কিতাব মহাপরাক্রমশালী আল্লাহ তালার পক্ষ থেকে নাজিল করা ওই আল্লাহ তালা ঘোষণা করলেন আমার আল্লাহ ক্ষমাকারী তওবা কবুলকারী সাদিয়ে দিলে কঠিন শাস্তি দাতা দিত্তল আবার অত্যন্ত দয়ালু লা ইল্লা আল্লাহ ছাড়া নাই তার আমাদের ফিরে যেতে হবে ব্যক্তির কাছে গিয়ে চারখানা আয়াত রেখে দিলেন আমার মতো মদ পানকারী কেউ তুমি ক্ষমা করে দিয়েছ ক্ষমা করবে প্রতিশ্রুতি দিয়েছ ও আল্লাহ চিৎকার দিন আল্লাহ আমার মতো মদ পানকারীকে তুমি ক্ষমা করে দিবে আমার জীবনে আর কোনদিন আমি মদ পান করব না ভালো হয়ে গেল আমরা কি ভালো হতে চাই না এখানে নিশ্চয়ই কেউ না কেউ আছেন ঠিক কিনা ভাইস চেয়ারম্যান সাহেব বলেছেন গোটা উপমহাদেশের মধ্যে যেই জিনিসটির জন্য আপনাদের সুনাম আজও পর্যন্ত আছে সেটা হলো উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় তফসিল করার মাহফিল দক্ষিণ চট্টগ্রাম তথা চট্টগ্রাম এবং কক্সবাজারই কেবলমাত্র হয় এত বড় তফসিল আর এত বেশি তফসিল মাহফিল বাংলাদেশে কেন উপমহাদেশের কোথায় হয় না যেখানে কোরআনের আওয়াজ বাজে সেইখানে তো মদের আড্ডা থাকতে পারে না যারা মদের আড্ডা করবে তাদের যেহেতু চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সাথে আছে আপনারাও আছেন আমিও আছি ঠিক কিনা এই সময় অপকর্ম নির্মূল হতেই হবে ঠিক কিনা এতে যত বাধায় আসুক না কেন আল্লাহ তারা আমাদের হেদায় দান করুন বলেন আমি এই সুরাল শুধু শেখা নয় আরেকটি হাদিস সম্পর্কে আমি আপনাদেরকে কোন ব্যক্তি যদি বিপদে পড়ে যান বলবো আমি বলবো খুব ভালো করে শোনেন অনেকে বিপদে পড়েন মুসিবতে পড়েন ডাকাতের কবলে পড়েন মিথ্যা মামলার কবলে পড়ে যান সন্ত্রাসীর হামলায় কবলে পড়েন আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি বিপদে পড়ে আয়াতুল কুরসি আয়াতুল কুরসি চিনেন কোথায় আছে কোন সুরায় আছে সুরা বাকারা দুইশত পঞ্চান্ন নম্বর আয়াতি কেরিমা আয়াতুল কুরসি যে ব্যক্তি তেলাওয়াত করবে এবং সুরা আল মুমিনের দুই চারখানা আয়াত সুরা আল মুমিনের চারখানা আয়াত একত্রে তেলাবাদ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর থেকে সর্বকালের সমস্ত মুসিবতগুলি দূর করে দেবে ভাইস চেয়ারম্যানদের বেশি টাকা দেয় ওদের শত্রু বেশি যাতে কাজ করতে না পারে আমার আরেক পক্ষ আছে ন্যাং মারার চেষ্টা করে আগামী বছর করতে আর দাঁড়াইতে না পারে আছে না যে কোনো ব্যক্তির শত্রু থাকতে পারে কমার বেশি ঠিক কিনা এই জন্য এই দোয়াটা আমি শিখাই দিলাম খালি ভাইস চেয়ারম্যান কেনা চেয়ারম্যান সাহেব কেনা আপনাদেরকে শোনাই দিলাম যারা এমন করবেন আল্লাহ তাদের হেফাজত করবেন আল্লাহ বলুন তাই করবেন বলেন আমি এটা প্র্যাকটিক্যালি আয়াতুল কুরসির এত মর্যাদা আয়াতুল কুরসি সুরা আল মুমিন তবে আয়াতুল কুরসির আরেকটা হাদিস আছে বলবো আমাদের কথাগুলি বলি ভাই বিষয় ভিত্তিটি হবে আমি যে বিষয়টি নিয়েছি এটাই বিষয়ের মধ্যে থেকে আমরা শিক্ষা কি নিব এটাই হলো সবচেয়ে বড় কথা ঠিক কিনা আয়াতুল কুরসি প্রতি ফরজ নামাজের পরে যে ব্যক্তি আদায় করবে এটা ওলামাই কেরাম কিন্তু জানেন আমি খালি একটু স্মরণ করাই দিই প্রতি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি অর্থাৎ আপনারা অনেকে হয়তো বলবেন যে মনে করবেন আয়াতুল কুরসি কোনটা ওই যে আল্লাহ ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম অনেকে সূরা ফাতিহা ছিলেন আলহামদুলিল্লাহ সূরা চিনেন অনেকে সূরা ইখলাস জানে না কিন্তু কুল হুয়াল্লাহ চিনে এজন্য আমি বলছি আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম এই আয়াতে কারিমা আরো আছে কিন্তু আমি খালি স্মরণ করে দিলাম যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাবাদ করবে নবীজি বলেছেন তাকে জান্নাতে যেতে কোনো বাধা নাই একটি বাধা শুধু তাকে মৃত্যুবরণ করতে হবে কিন্তু আমি একটা জায়গায় হতাশ বলবেন হুজুর কেন হতাশ মসজিদে যখন জামাতে নামাজ আদায় করি নামাজের পরে সালাম ফিরাতে দেরি হাত তুলতে দেরি নেই আল্লাহ আমি আপনি দোয়া করেন যেভাবে করেন আপত্তি নেই ফ্যাতনা আমরা করতে চাই না আপনি দোয়া করেন কিন্তু এই মাসরুম দোয়া বলি কিন্তু মাহরুম হয়ে গেল ঠিক না ভাই এখন মানুষ বুঝে যে নামাজের পরে হাত তোলাই মানে আসল দোয়া কিন্তু আসলে প্রকৃত দোয়া সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা আনতাস সালাম এই আয়াতের কুর্সি পড়া এটা হলো গুরুত্বপূর্ণ ফজিলত ঠিক কিনা অথচ হাত তুলে এইভাবে আপনার মনের কথা আপনি বলেন অসুবিধা কিন্তু সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে হাত তুলে আপনি জাতিকে মাহরুম করে দিয়েছেন দোয়া থেকে ঠিক কিনা ইমামদেরকে জবাবদি করতে হবে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন অপেক্ষা করেন অন্তত বাস্তব পড়ার জন্য সময় দিতে হবে ঠিক কিনা প্রিয় ভাই আমার আজকেই আমি কক্সবাজারে একটা বড় মসজিদে নামাজ আদায় করেছি আমার সাথে আরো চারজন ছিলেন আপনি বলেন তো এক সেকেন্ড কি দেরি হয়েছে সালাম ফিরানোর পরে এই কি কি বাপ্পা কি নাম ইমরান বাপ্পা আমাকে রিসিভ করার জন্য গিয়েছিলেন উনিও ছিলেন আমরা এই মসজিদে নামাজ পড়েছি আজকের দশটা কি তাই হয়েছে না বলেন সালাম ফিরিয়েছে কিন্তু এক সেকেন্ড দেরি হয়নি আমিন আল্লাহ আমিন সর্বনাশ করে দিয়েছে আমল থেকে জাতিকে মাহারাজ করে দিয়েছে ঠিক কিনা আল্লাহ আমাদের হেফাজত করুন আল্লাহ আমাদের হেদায়ত তিনি বলেন আমি প্রিয় ভাই সব এই খবর আছে কথা থেকে আমি এই পর্যন্ত চলে এসেছি আর একটু খবরের কথা জানাই বলবো বলবো আমাদের সমস্ত আমলের খবর রাখেন কে সমস্ত খোঁজ খবর রাখবেন কে আমাদের খোঁজ খবর রাখার জন্য আল্লাহ তারা আছে না আল্লাহ ছাড়াও আল্লাহ তালার পক্ষ থেকে তত্ত্বাবধায়ক নিযুক্ত করা হয়েছে প্রত্যেকটি মানুষের জন্য দুঃখিত ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আল্লাহ বলেছেন ذرة شرا يره فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره কেউ যদি সামান্যতম জাররা পরিমাণ যদি কোনো ভালো কাজ করেন সব তিনি জানতে পারবেন দেখতে পারবেন ঠিক কিনা আল্লাহ জানেন কি জানেন না বলেন অমাইয়ামাল مثقال ذرة شرا তাও প্রকাশিত হবে তাও দেখা যাবে আল্লাহ রবি যখন তেলাবাদ করলেন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত শুনে নবীজিকে প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল আমাদের জীবনের ছোট বড় সব গুণাগুলি কি আসলে ওই দিন দেখতে পাবো নাকি আল্লাহ নবী বললেন হ্যাঁ অবশ্যই ছোট বড় কোনোটাই বাদ যাবে না সব প্রকাশিত হয়ে যাবে আল্লাহ চিৎকার দিয়ে বললেন আল্লাহ তাহলে তো আমি ওই দিন মরেই যাবো আছে তোমার তার নিজস্ব গতি নিজস্ব ওজন নিজস্ব ওয়েট নিজস্ব আকৃতি থেকে দশ গুণ বৃদ্ধি পাবে দশ গুণ বৃদ্ধি পেয়ে দশ গুণ বড় হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির করা হবে আর ওই আমল নামা একটি আমল দশ গুণ বৃদ্ধি পেয়ে তোমার মিজানকে পূর্ণ করে দেবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গুনার কাজ করার জন্য একটা নিয়ত করলে একটা গুণাও দেখা হয় না ঠিক কিনা কার নির্দেশ এটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের নির্দেশ দিয়েছেন আমার বান্দা যখন কোন গুনার কাজ করবে খবরদার তার আমল নামে কোনো গুনাহ দিবা না নিয়ত করবে কোনো গুণা দিও না যদি খারাপ কাজটা করে ফেলে একটা অন্যায়ের জন্য একটা গুণাই দিবা ঠিক কিনা আর যদি আমার ভালো কাজের জন্য নিয়াত করেন মাহফিল শুনতে যাব কোরআনের ময়দানে টাকা দেব সাহায্য করব যে কোনো ভালো কাজ পিতামাতার জন্য আজকে আপেল কিনে আনবো যত ভালো কাজের নিয়ত করলেন নিয়ত করার সঙ্গে সঙ্গে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন আমল নামে একটা নেকি দান করে দেবে আর যদি এই নেকির কাজটা এটা হলো সেই সুরা এটা হলো হতাশা ব্যঞ্জক ইত্যাদি কালিমা ঠিক কিনা প্রিয় ভাইরা আমার এক কালিমার তাফসিরে হাদিস উল্লেখ করা হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত কালে যখন তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন খেলাফতের কালে বাইতুল মাল বলে জনমের মতো হাজির করা হয়েছিল বাইতুল মালের গুদাম ছিল ঘর ছিল কি ছিল না বলেন এখনো আছে না আমাদের দেশে আছে না মালের গুদাম আছে না গোডাউন আছে না নাই লক্ষ্য করুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার খুব ফামায়ামাল মিসকাল দাররাতিন খায়রান ইয়ারা ওমায়ামাল মিসকাল দাররাতিন শাররান ইয়ারা এই জাররা পরিমাণ গুণাও দেখা যাবে এই জন্য এত ভয় তিনি করেছিলেন যে বাইতুল মালের দরজা খুললেন যেই মালগুলি ওই গুদামের ভিতরে ওই ঘরের ভিতরে রাখা হয়েছিল সমস্ত মালামাল গুলি যার যার অধিকার তার কাছে ফিরাই দিয়া ওই ঘরের দরজায় দাঁড়িয়ে দুই রেখাত নামাজ আদায় করলেন আর এই ঘরকে লক্ষ্য করে বললেন রে ঘর তবে দিন আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষী দিতে হবে যেমন করে এই ঘরটা ভরেছিলাম ঠিক তেমনি ভাবে এই ঘর আমি খালি করে দিয়েছি আল্লাহ আল্লাহ আল্লাহ আকবর বলেন এই আমানতদারি যদি আমাদের মধ্যে থাকতো আমাদের সমাজটা কি এমন থাকতো এমন হতো কিছুদিন আগে আমাদের দেশে একটি অদৃশ্য শক্তির আগমন ঘটে আমি বেশি কিছু বলবো না আমার আলোচনাটা লম্বা হয়ে যাচ্ছে হে ভাই আমার করোনা মহামারী আসছে না বলেন মানুষের অর্থনৈতিক অবস্থা খুবই শোচনীয় হয়েছে কাজকর্ম করতে পারেন না রাষ্ট্রীয় আইন বাড়ি থেকে বের হওয়া যাবে না অফিস আদালত বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এটা সরকারি ঘোষণা সরকারি ঘোষণা হলেও মানুষ যাতে না খায়া থাকে এই জন্য মুসলমান দেশের সরকার হিসাবে বা দেশের জনপ্রতিনিধি হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আপনার চাউল ডাউল তেল পেঁয়াজ আপনার ঘরে ঘরে বাড়ি বাড়ি পৌঁছায় দেওয়ার জন্য ব্যবস্থা করেছিলেন ঠিক কিনা ব্যবস্থা তিনি করেছেন ঠিকই কিন্তু যারা পৌঁছায় দিবেন ঘরে ঘরে আমরা মাঝে মধ্যে দেখেছি যে খাটের নিচে তেলের খনি পাওয়া যাচ্ছে খাটের নিচে চাউলের খনি মাটির মেঝে খুঁড়ে সেখানে আবার পাওয়া যায় চাউলের খনি কথা কি ঠিক না বেটে আইন শৃঙ্খলা বাহিনী যখন তৎপর হয়ে গেলেন বুঝতে পারলেন আরে মানুষ হাহাকার করছে বাঁচতে কি মরবে আর ওরা ঘর বোঝাই করতেছে মাল দিয়া ঠিক না মরে গেলে কি নিয়ে যেতে পারবে পারবে বলে কত চেয়ারম্যানের সাজা হলো এবার এইবার আপনি চিনছেন কে সোরা কে বাপ্পা কে ভালো মানুষ ঠিক না কিছু তো বুঝেছেন নাকি প্রিয় ভাইয়ের আমার প্রশাসন যখন তৎপর হয়েছে তখন দেখা গেল যে এখন খাটের নিচে তেলের খুনি নাই মাটির মেঝেতে ঘরের মেঝেতে চাউলের খনি নাই পুকুরের মধ্যে চাউলের খনি পাওয়া যায় তার মানে কি ঘরে রাখলেও বিপদ কি করবে এখন লুকানো জায়গা বানা গোপন করার জায়গা বানা পুকুরের মধ্যে ফেলছে দেখেছেন আপনারা খবরে দেখেছেন এই হলো অবস্থা দুর্নীতি দমন কমিশন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন আপনার দুর্নীতি তালাশ করে পাক আর না পাক কিন্তু আল্লাহ তালার প্রদত্ত আল্লাহ তালা কর্তৃক যে দুর্নীতি কমিশন আল্লাহ গঠন করেছেন তার থেকে কিন্তু রেহাই পাওয়ার ক্ষমতা নাই শেষ পর্যন্ত এই খবর দিয়েই আমার মূল আলোচনা আমি ফিরে যাচ্ছি আনিল নাবাইল দ্য গ্রেট একটা মহাসংবাদ সংবাদের খবর কেউ জানে না কিন্তু জানেন কে খবর আছে না নাই যদি এই খবরটাকে স্মরণ রাখি তাহলে আল্লাহ ভিতরে ঘোষণা করেছেন মান যে ব্যক্তি না কেমন করবেন আমাদের সলে করবেন সেই ব্যক্তি পুরুষ হোক আর নারী হোক যদি সে মমিন হয় কি হয় বলেন যদি সে মমিন হয় তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ায় সুন্দর স্বাচ্ছন্দ্য পূর্ণ জীবন যাপনের তৌফিক আমি আল্লাহ দান করে দেব কোনো হতাশাগ্রস্ত হবে না কোনো হতাশা হবে না কোনো ক্ষতিগ্রস্ত হবে না আল্লাহ তালা তাকে দুনিয়ায় সুন্দর পূর্ণ জীবন যাপনের তৌফিক দিবেন সুবহানাল্লাহি বিহামদিহি এটা হলো দুনিয়ার পুরস্কার আখের আছে ভালো আমল খারাপ আমল ভালোটা আল্লাহ বাছাই করে বলবেন যা আমি আল্লাহ মাফ করে দিলাম সেনাবাহিনী চাকরি হয় না সিল মারে খালি সিল মারে এক গ্রুপ এই দিকে আরেক গ্রুপ এই দিকে ঠিক কিনা বলে সিল মারে দিয়ে বলে যা তোর কাম হয়ে গেছে আরেক সিল মারে যা বাড়িতে তাড়াতাড়ি তোর মাত্র জন্য ভাত বানিয়ে নিয়ে বসে আছে ঠিক না ঠিক এরকম আল্লাহর দরবারে বাছাই করা হবে ঠিক না আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিন বলি আমি সম্মানিত ভাই আমার আমরা সুবহানাহু আমাদেরকে মেসেজ দিলেন আমাদের খবর দিলেন আমাদের সংবাদ দিলেন যে সংবাদ যে সুরার মধ্যে বলা হয়েছে আমি এই সুরা সহ আর অন্য অন্য সুরা থেকে এই বিষয়গুলি আপনাদের সামনে পরিষ্কার করার চেষ্টা করেছি আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দিন আমি এখন যাহা কারা যাবে বা জাহান নাম কি খুবই সংক্ষেপে বলবো সময় খুব কম এক ঘন্টা আলোচনা আমি করে ফেলেছি সম্মানিত ভাইর আমার ইন্দা জাহান নামা কারাত্মীর সদা জাহান নাম একটি ফাঁদ বা ঘাটি আরবি রসদ শব্দ থেকে নির্সদ শব্দের উৎপত্তি হয়েছে এর অর্থ হলো ঘাটি বা ফাঁদ জাহান্নাম শিকারে ধরার জন্য পেতে বসে আছে এটাই বোঝানো হয়েছে এই জাহান নামের শিকার তারাই হবে আল্লাহ এবং তার রসুলের সীমা যারা লঙ্ঘন করে আল্লাহ রসুলের সীমার মধ্যে কি মদ খাওয়া আছে চুরি করা আছে দুর্নীতি করা আছে ডাকাতি করা আছে পিতামাতার অবাধ্য হওয়ার কথা আছে নাই তাহলে আমরা ওটা করব কেন যদি করি তাহলে ওই যে জাহান নাম ঠিক কিনা আমি এক করে কথাগুলি আপনাদের সামনে বলবো কষ্ট হবে না তো এবারে আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাহান্নামে কারা যাবে কোরআনুল কারিমে সূরা আল মায়দা ও সূরা সূরা আল মায়েদা 167 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ দারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم عزل أولئك هم الغافلون বুঝলে ঠিক আছে ঠিক আছে ওয়ালাকাদ দারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস মানুষ এবং জিনদের মধ্য থেকে বিশাল একটি অংশকে জাহান্নামের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে অনেক নাউযুবিল্লাহ তারা কারা পরিচয় দেব যাদেরকে আমি কান দিয়েছি অন্তর্করণ দিয়েছি কিন্তু সে অন্তর্করণ দিয়ে আল্লাহকে চিনে না তার চিনে না তার সৃষ্টিকর্তা কে তাও সে জানে না ঠিক কিনা এরকম নাস্তিক আমাদের দেশে আছে না নাই আল্লাহ দা বাতাসে সে বেঁচে থাকে আল্লাহর দা অক্সিজেনে বেঁচে থাকে আল্লাহর দা পানি দিয়ে সে জীবন বাঁচায় আল্লাহর দেওয়া ফসলাদি থেকে তার জীবন চলে ঠিক কিনা বলেন কিন্তু এত কিছু এত কিছু দেখার পরেও বলে দেয়ার ইজ নগর রব বলতে প্রভু বলতে কেউ নাই বলেন নাউজুবিল্লা নদী নালা সাগর পাহাড় পর্বত এই জিনিসগুলি দেখে সাগর দেখে সাগরের সৌন্দর্য বর্ণনা করে এই যে টুরিস্ট আসে না দেশে শুধু বাংলাদেশ থেকে নয় সারা বিশ্ব থেকে বাংলাদেশে কম বেশি এই জন্য পর্যটকরা আসে কি আসে না বলেন সেখানে কি শুধু মুসলিম আসে না অমুসলিমরা আসে আসে সাগর নদী নালা এই পাহাড় পর্বতগুলি দেখে তার সৌন্দর্য বর্ণনা করে কিন্তু আল্লাহকে চিনে না আল্লাহ কিন্তু সেটা দেয় না পানির সৌন্দর্য বর্ণনা করলেন পানির মধ্যে যে আল্লাহ মাছ দিলেন কোরআন মাছ লটকা ফিস সুরমা ইলিশ আরো কত নাম আছে শেষ করা যাবে না এত নিয়ামত আল্লাহ দিয়েছেন ঠিক কিনা এই নদীর প্রশংসা করল আবার নদী যখন খেপে যায় নদী কি এক লাখ লাখ খেপে আল্লাহ খেপে দেয় ঠিক না আল্লাহ বলে যা অমর জায়গা দিয়ে তুফান বেগে চলে যাও পানি যখন দশ ফিট বিশ ফিট উঁচু হয়ে আসে ঠিক আপনার কুতুব দিয়ায় যেমন কত সালে উনিশশো একানব্বই সালে লক্ষ লক্ষ লোক মারা গেছে ঠিক কিনা ভাই আমার পানি যখন উঠে আসে তখন আমার দেশের কবিরা গান গিয়েছিল সুন্দর করে কিভাবে বলবো নদীরে নদীরে তুই একটু দয়া কর ভাঙিস নায়ার বাপের পিতা পোষদ বাড়ি ঘর নদীরে নদীরে পুই একটু দয়া কর ভাঙিস না বাপের ভিটা বসদ বাড়ি ঘর নদীর বাপের ক্ষমতা আছে বাড়ি রক্ষা করা আছে বাড়ি রক্ষা করতে পারেন কে আমরা ছোটবেলায় দেখেছি আমাদের ওদিকে সাগর নাই নদী নালা খুবই কম ছোট ছোট নদী আসে নদীর ভাঙ্গনও নাই কিন্তু মাঝে মধ্যে যখন কাল বৈশাখী ঝড় আসে তুফান আসে তখন আমরা দেখেছি আমাদের আব্বা আজান দিয়েছেন আমাদের একটু তাগিদ করেছেন ঝড় যখন আসবে তখন আজান দিবা কি করবা আজানে কার জিকির আছে আল্লাহ الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر আজান যখন দেওয়া সঙ্গে সঙ্গে তুফান ঝড় তার গতি কমে গিয়ে দুর্বল হয়ে যায় ঝড় নিঃশেষ হয়ে যায় জিকির ছিল কার জোরে বলুন কার ইসলামের সংস্কৃতি যেই পরিবারে আছে আল্লাহর রহমত সেখানে আছে এই যে আজান দেওয়া হলো আল্লাহর জিকির করা হলো এই জিকিরের এত দাম এত মর্যাদা আল্লাহ তালা দিলেন আল্লাহর নবী বলেছেন عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله محمد رسول الله دخل الجنة لا إله إلا الله করেছেন আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি জীবনের শেষ বাক্য হবে ইলাহা আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই কোনো ইলাহা নাই শাসন কর্তা নাই সেই কালেমাটা কি সবাই পড়েন লা মোহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন যা জীবনে এই বাক্যটা হবে শেষ বাক্য দেখালাম জান্না আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করায় দেবে এখন আমার জীবনে কালেমা নসিব হবে কি হবে না এটা আমরা কেউ জানি না এই আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম অসংখ্য দোয়া শিখাই দিয়েছেন বলবো নাকি আমি বলবো নাম থেকে বাঁচার উপায় এক পক্ষ জাহান নামি আর এক পক্ষ জান্নাতি একই আয়াত থেকে ব্যাখ্যা বের হয়ে যাবে ইনশাল্লাহ আমার বাড়ি থেকে যখন বের হবেন আমরা যখন বের হবো আমরা তো জানি না আমরা তো জানি না সই সালামতে বাড়িতে ফিরবো নাকি মৃত্যুবরণ করে ফিরবো জানি নাকি এই জন্য প্রথম নির্দেশনা নবীজির যখন বাড়ি থেকে সফরের উদ্দেশ্যে বের হবে উত্তম বানাবে করে দুই রাকাত নামাজ পড়ে বের হবা ফিরে এসে দুই রাকাত নামাজ আদায় করবা এই রাস্তার মাঝখানে আল্লাহ তালা কোনো বিপদ দিবেন না শুনে রাখেন গুরুত্বপূর্ণ কিনা সহি আমাদের সবর কম বেশি করতেই হয় এই আমলটা করবো দেখবেন আল্লাহ অনেক অংশে হেফাজত করবেন অনেক অংশে একশো মাসের হেফাজত করবেন যেটা আল্লাহ নবী বলেছে ঠিক কিনা কোনো সন্দেহ নাই প্রিয় ভাইরা আমার শুধু তাই নয় বাড়িতে এবার বাড়ি থেকে রওনা দিবেন দোয়া আছে না নাই এই দোয়া কিন্তু জিকের দোয়া কি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনি যখন দোয়া পড়ে বের হয়ে গেলেন আপনি যখন ধান কাটবেন বিসমিল্লাহ বললেন আপনি যখন খাতা বের করে সই করবেন বিসমিল্লাহ বলবেন আপনি যখন খাওয়া শুরু করবেন বিসমিল্লাহ বলবেন আপনার সমস্ত কাজের শুরুতে যদি বিসমিল্লাহ হয় মাঝখানে কাজ করছেন ঘন্টাকে ঘন্টা যত কাজ করেন আপনি গাড়ি চালান গাড়িতে উঠে আপনার দোয়া শোনা নাই سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين দোয়া আছে না ওলামা কেরাম বলেন আছে নাই সূরা যুখরুফ 13 নম্বর আয়াত আয় আল্লাহ তাআলা এই যানবাহন আমার নিয়ন্ত্রণে নাই তুমি নিয়ন্ত্রণ করার মালিক তুমি ছাড়া কেউ এটা নিয়ন্ত্রণ করতে পারে না এই যে আল্লাহর উপর ভরসা করলাম তার মানে আল্লাহর জিকির করলাম নৌকা চড়বেন জাহাজে চলবেন স্টিমারে চলবেন লঞ্চে চড়বেন ওইখানেও আল্লাহ শিখাই দিলেন হজরত ইউনুস আলাইহিস যুগ থেকে সেই দোয়াটা কি জানেন নাকি বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রাহিম এটা বাসের মধ্যে লেখা আছে গোল তারপর আমরা পড়ি দোয়া তো সবই পড়ে নবীজি বলেছেন এইভাবে যে কোনো কাজের শুরুতে যদি এইভাবে সুন্নত পালন করে শুরু করা যায় মাঝখানে কোনো জিকির নাই কিচ্ছু নাই ভুলে গেছে কাজে ব্যস্ত এর মধ্যে যদি কারো মৃত্যু হয়ে যায় আল্লাহ নবী বলেছেন কালেমার সাথে মৃত্যু হবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ বিহামদি ভাই আমার কাল ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا ফাতিহা দিয়ে যারা আল্লাহকে চেনে না বুঝে না এই বা আকল কমন সেন্স এটা অনেক দামি জিনিস ঠিক না বলেন লম্বা হয়ে যাচ্ছে কথাগুলি মনে না বললেই না শেষ করে দেব জি শেষ করে দিই কয়েক মিনিটের মধ্যে শেষ করবো বলেন জি আমি কিছুক্ষণের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ আপনার যাতে কষ্ট না হয় আমি খেয়াল করবো এদিকে ইনশাল্লাহ বিষয় ভিত্তিক আলোচনা তো আপনারা শুনতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন আমি বেশি সময় আমি দেব না আমার এই কল বা কল এই কমন আল্লাহ পাক তিন ভাগে ভাগ করেছেন বলেন কয় ভাগে এক নাম্বার হলো নফস নফসে আম্মারা নফসে কি নফসে আম্মারা এটা হলো নিকৃষ্টতম নফস এটা হলো খারাপ নফস যত খারাপ জিনিস দেখে আরো দেখতে ইচ্ছা করে যত মিথ্যে বলে আরো বেশি মিথ্যে বলতে উদ্বুদ্ধ করে যত জিনা করে আরো কর অসুবিধা কি দল ক্ষমতা আছে না জিনা করছে এক দরজা দিয়ে যাবে আরেক দরজা দিয়ে বের হবে আছে না নাই দল ক্ষমতা থাকলে বেঁচে যাক দল ক্ষমতা না থাকলে ফেসে যায় আছে না নাই এটা হলো নফসে আম্মারা যারা আশ্রয় দেয় ওরাও নফসে আমার গাধা কি বলেন নফসে আমার হতা আর যারা অন্যায় করে তারা নফসে আম্মারা যত অন্যায় করে চুরি করে ডাকাতি করে গুম করে খুন করে এটা হলো নফসে আম্মারার ধোকা কিসের ধোকা দুই নাম্বার হলো নফসে লাউয়ামান নফসে কি নফসে লাউয়ামান এটা হলো তিরস্কৃত নফস যত অন্যায় করে কোন অন্যায়কারীকে দেখলে এত সুন্দর চেহারা লোকটি অন্যায় করলো সে মনে মনে খুবই কষ্ট পায় ভিক্ষার জানায় তিরস্কার করে এটা হলো নফসে লাউমা অথবা নিজে যদি কোনো অন্যায় করে ফেলে কেন এত জোরে ধমক দিয়ে বললাম একজন মুরব্বী মানুষ আমার বয়সে বড় অথবা এই লোকটাকে আমি এত বড় ধমক না দিলে পারতাম এই অন্যায়টা না করলে পারতাম কেন করলাম এই যে অনুশোচনা করে এটার নাম হলো নফসে লাউমা এই যে তিরস্কার করে খারাপ কাজকে এটা হলো নফসে লাওয়ামা এটা আল্লাহর কাছে প্রিয় তার চেয়ে সবচেয়ে বেশি প্রিয় যে নফস সেই নফসের নাম কি নফসে প্রথমা ইন্না বলেন আল্লাহ সূরা ফজরে আল্লাহ পাক বলেছেন নফসে মুতমাইন্নার পুরস্কার কি তার আগে বলবো নফসে মুতমাইন্নার কাজ কি ভালো কাজ যত করবে ততই আনন্দ পাবে ভালো কাজ করতে গিয়ে যত বড় বিপদ আসবে মুসিবত আসবে আল্লাহ জমিনে আমরা দিন কায়েম করতে গিয়া নিজের জীবন নিজের যৌবন সন্তান সন্ততি সব কিছু বিলীন করে দেবে তবু আনন্দে চিত্তে পাশে বিকাশটা চলে যাবে এটা নফসে না এই নফসে মুতমাইনা যাদের অন্তরে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন ইয়া ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন হে পবিত্র আত্মা চলো তোমার রবের দিকে এমন অবস্থায় যে তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট হয়েছেন তুমিও তোমার রবের প্রতি সন্তুষ্ট হয়ে গেছো রাজি হয়ে গেছো আমার আমের বান্দাদের সাথে সামিল জান্নাতি আমার জান্নাতি বান্দাদের সাথে আমার জান্নাতে চলে যাও করেছেন রব্বুল আলমিন আমরা যারা হাজির আছি মামুদগণ আমরা আমাদের মধ্যে যারা অনুপস্থিত আছেন ছোট বড় সন্তান সন্ততি ভাই ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী পুত্র বাবা মা আল্লাহ যারা জীবন থেকে হারিয়ে গেছেন অথবা বেঁচে আছেন আল্লাহ যে দিন তুমি অবশ্যই তুমি একদিন তোমার আবিদ বান্দাদের ডাক দিবে কোরআন থেকে জেনেছি ও আল্লাহ ওই দিন যেন তোমার আহ্বানে আমরা সাড়া দিতে পারি বলি আমি শুধু আল্লাহ আহ্বান করবেন না আহ্বান করবেন সমাবেত করবেন এরপর একটা সাধারণ ঘোষণা দেবেন সেই ঘোষণা হল সালাম তোমার রবের পক্ষ থেকে তোমাদের প্রতি রইল সালাম জান্নাতিদেরকে আল্লাহ সালাম দিবেন আর নবীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন ছাটাই হয়ে যাও আলাদা হয়ে যাও আমরা তো কোরআন বুঝি না চোখের পানি আমাদের আসে না ঠিক কিনা বলেন মক্কার মুকাররমা হারামাইন শরীফাইন মদিনা মনোয়ারা আশ-শাইখ তাকদীর ইমামরা যখন তেলাওয়াত করেন মনে হয় যেন জীবন্ত কোরআন নাজিল হচ্ছে ইমাম কান্দে যারা বুঝে তারাও কান্দে যারা বুঝে না সমস্ত মুসল্লিদের কান্নার রোল পড়ে যায় নামাজের ভিতরে নামাজ এত এত ভালোবাসা আমি আপনাদের বুঝাবো যারা গেছেন তারাই ঠিক আয়াত আসলে কাঁদে আসলে কাঁদে কারণ দুটাতেই পুরস্কার আছে না নাই দুটার মধ্যে আল্লাহ সন্তুষ্টি আছে না নাই জান্নাতের সুসংবাদ পেয়ে আনন্দে চোখের পানি উদ্বেলিত হবে আনন্দে চোখের পানি পড়বে আর জাহান নামের কথা শুনে অস্ত্র সিক্ত কান্না হবে ঠিক কিনা ইমাম সাহেব করে করেন আরে কোনো টেনশন ছাড়া ওনার তো কোনো ট্রেন ধরা লাগবে না প্লেনে উঠা লাগবে না আর আমাদের দেশে <clears throat> ছোট ছোট আয়াত পড়ে মাঝে মধ্যে যদি ইমামতি করি আমার এসার নামাজে আমি তো জুমার খোদবাদির খালি জুমার নামাজটা পড়াই এটি আমার দায়িত্ব মাদ্রাসার দায়িত্ব আছে মাঝে মধ্যে এসার নামাজ পড়ালে হুজুর এত সময় লাগে পনেরো মিনিটের আগে আমার নামাজ হয় না চার টাকার নামাজে পনেরো মিনিট সময় লাগে খুব বেশি কেরাত পড়ি না সিম্বুলি পড়ি তারপরে কেন লাগে আমি জানি না আসরের নামাজ পড়লাম একদিন মহল্লা মসজিদে একদিন বলছে হুজুর আপনার নামাজে অনেক সময় চলে যায় নামাজে আমরা সময় দিতে চাই না ঠিক কিনা ইমাম সাহেব তেলাবাদ করেন কাবার ইমামরা যখন তেলাবাদ করেন একই সুরা বারবার শুনেন বারবার শুনি তাও কোনো কষ্ট হয় না বিরক্তি আসে না মনে হয় যেন আল্লাহ রহমত নাজিল হতেছে ঠিক না আল্লাহ রহমত কোরআন তেলাওয়াতে ঠিক কিনা الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين কি সুন্দর আল্লাহ আকবার তেলাওয়াত হয় আল্লাহ আকবার আল্লাহ তাআলা যেন জান্নাত থেকে তেলাওয়াত করে তৌফিক দেন বলেন আমিন আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুন আমি কর্মের কারণে জাহান্নামে যেতে হবে কম পরিষ্কার হলে সব পরিষ্কার দুই নাম্বার ব্যাখ্যা দিব না তাড়াতাড়ি শেষ করে দেব <clears throat> ওলাহুম আয়ুনুল্লাহ ইয়াবসুরুনা বিহা যার চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না তার মানে সত্যকে দেখে না চোখ থাকতে অন্ধ ঠিক কিনা চোখ দিয়ে দেখলো লোকটা ভালো চোখ দিয়ে দেখলো কোরআনের আইন ভালো চোখ দিয়ে দেখলো কোরআনের মাহফিল কিন্তু বন্ধ করে দিতে হবে কক্সবাজারে বন্ধ হয় না এই জন্য যেখানেই যাই কক্সবাজারের চেয়ারম্যান মেম্বারদের জন্য আমার আন্তরিক দোয়া সব সময় হয় আমি দোয়া করি যে কক্সবাজারের চেয়ারম্যান মেম্বারদের থেকে শিক্ষা নাও পশ্চিমাঞ্চল উত্তরাঞ্চলে মাহফিল হতে যায় না কিসের জন্য যারা করোনা করোনা ঠিক অনুমতি দেওয়া হয় না আমি বগুড়াতে এই আঠাশ তারিখে আমি প্রোগ্রাম করতেছিলাম আমি বলছি হুজুর মাহফিল হবে না হবে না বিকেল পাঁচটা পর্যন্ত হবেই না এরকম খবরই আছে কি হয়েছে এর থেকে খারাপ কাজ আর কিচ্ছু নাই তাসিম মাহফিল পরে কোরআনে মাহফিল ওয়াজ মাহফিল খারাপ আর ওরা যা করে সব পবিত্র মহাপবিত্র বলতেছে হুজুর উপরের নির্দেশ ও উপরে নির্দেশ উপরে কে আছে উপরে আছে আল্লাহ করছি থাকে তাহলে তার কথা মানবো আল্লাহ বলেছেন কোরআন পড়ো কোরআন বুঝো আমরা কোরআন করব কার ক্ষমতা থাকলে সে ঠেকাও সত্য গোষ্ঠীর নাম ভুলাই দেবো ঠিক কিনা কিন্তু আসলে আমরা খাদ্যের দিকে মাথাটা যেইভাবে নত করি সত্যের দিকে আমরা মাথা ওইভাবে নত করি না আমাদেরকে বলা হয়েছে করোনার জন্য মসজিদে যাইও না আমরা যাইনি আমাদের বলেছে সামাজিক দূরত্ব বজায় রাখো আমরা রেখেছি আমাদের বলেছে বাজার ঘাটে যাইও না দশ দিনে বাজার একবারে করো আমরা প্রতিদিনই গেছি তার মানে কি খাদ্যের দিকে আমরা দুর্বল কিন্তু আল্লাহ হুকুম পালনের দিকে আমরা কঠিন আমরা ভয় করি আহা খাদ্য না খেলে যেমন শরীর চলে না ঠিক তেমনি ভাবে আল্লাহর জিকির আল্লাহর কোরআন তেলাওয়াত না হলে ইমানও সচল থাকে না ইমান অচল হয়ে যায় আজকে একটি গোষ্ঠী আমাদের ইমানকে দুর্বল করে দিতে চায় ঠিক কিনা হতাশ হতাশ আমি বারবার দোয়া করি আল্লাহ তালা কক্সবাজার চট্টগ্রামের এই চেয়ারম্যান মেম্বার যারা আছেন আল্লাহ ওদেরকে দিন আমি এই যে মনে কয়েকদিন আগে আমি গেলাম আপনাদের মনে হয় শুরুতে অথবা কাছে কোথায় গেল গেছিলেন আপনারা নাকি আমি চেয়ারম্যান সাহেব দোয়া চেয়েছেন আপনারা দোয়া করবেন যেন এই মাহবুলটা আজীবন চলে এই যে ভালো কাজের সূচনা করে দিয়ে যাওয়া এটা যে কত বড় সৌভাগ্য এটা না মরা পর্যন্ত বুঝে আসবে না ভালো কাজের আর খারাপ কাজের যারাই সূচনা করবে বীজ বপন করবে মরে যাবার পরে খারাপ হোক আর ভালো হোক ওই কাজের পুরস্কার তার কবরে ততদিন পর্যন্ত চলবে তার দেখানো মত পথ যদি ভালো হয় যখন জিকের আজকাল হবে এই যে কোরআনে মাহফিল চলতেছে এখান থেকে যে কথাগুলি শুনবেন মানবেন যতদিন মানবেন পরিবারকে সতর্ক করবে সমাজকে সতর্ক করবে এইভাবে যতদিন চলবে আমি মরে যাব কমিটির লোকেরাও মরে যাবে তারা আয়োজক আমি বক্তা আপনারা শ্রোতা আপনারা যা করেছেন আপনাদের আমল পরবর্তী প্রজন্ম যারা তারা যতদিন চালায় যাবে ততদিন পর্যন্ত কবরে বিনা পরিশ্রমে সব যেতে থাকবে আর যদি অন্যায় অপকর্ম বামপন্থীর আন্দোলন করে রামপন্থীদের দলে থাকলেন সারা জীবন দুর্নীতি করেননি কিন্তু ওদের সাথে আপনি ছিলেন সমর্থন করেছেন কিন্তু অপরাধী না হয়ে মরে গেলে আপনার সঙ্গবঙ্গ যারা বেঁচে ছিল ওদের অপকর্ম যতদিন চলবে ততদিন পর্যন্ত খবরের মধ্যে খবর হবে কোনো মিস নাই বাংলার কথা বলছি না অল্লাহি আপনার শপথ মনে রাখবো আমরা ঠিক কিনা তারা কি দেখে না কোরআন তেলাবাত হলে উপকার হয় নাকি ক্ষতি হয় তারা কি দেখে না নামাজ পড়লে উপকার হয় না ক্ষতি হয় কিন্তু নামাজের দিকে মানুষকে তাকেও না আর সামাজিক দূরত্ব তিন ফিট হয় আর পাঁচ বছর দূরে খতম জুম্মার নামাজও আসে না এটা হয়েছিল না বলেন তিন মাস যাওয়ার পরে আবার একটা নতুন থিওরি দিল সেটা হলো করোনা এত শক্তিশালী বারো ফিট দূরের থেকে আক্রমণ করতে পারে সারা দুর্বল ওরে আল্লাহ মসজিদে যাওয়াই যাবে না কত লোক যে মাসকে মাস জুমার নামাজ কাজা করেছে আল্লাহ ভালো জানে আমি রাজশাহী ডিভিশনে রাজশাহী বিভাগীয় শহরে ছিলাম মসজিদ বন্ধই ছিল গেলে তো পিটনি খাওয়া লাগবে আরবি হাতে ঘরে করতে জোহরের নামাজ আদায় করেছে কি করবো ভাইয়ের আমার বারো ফিট দূরে তো করোনা আক্রমণ করতে পারে এটা কোন মুসলমানের থিওরি দিয়েছে নাকি কোন মুসলমান দেয়নি ওই সব ইহুদির বাচ্চারা ওখান থেকে যা ছাড়তেছে আমরা তা উহির মতো পালন করি ঠিক কিনা এত আমার মানে ওদের থিওরি আমি যখন সতর্ক করি বাড়িতে ক্ষমতার মসজিদে যায় না ওদের তালে তালে আমিও হা হা করছিলাম কিছুদিন আমি বলছি আব্বা বাইরে আব্বা আমার সাথে ছিলেন ভাইদেরকে সতর্ক করেছি ভাই বেশি মসজিদে যায় না মাঝে মধ্যে যায় হলে মসজিদে অসুবিধা না ইমান আমার চাইতে ওদের বেশি হয় যেখানে ওদেরকে বলেছি যে আপনারা মসজিদে যায় না অন্তত কিছুদিন থাকেন পরিবেশটা ভালো আমার মৃত্যু যদি মসজিদে হয় আর মৃত্যুর সময় যদি হয় কেউ কি ঠেকাইতে পারবে নামাজের হুকুম আল্লাহ দিয়েছেন আকিমুসালা নামাজ কায়েম করতে হবে নামাজ পড়বই এতে মরণ হোক আর জীবিত থাকি এতে পরোয়া করি না বল্লাহি আল্লাহ কসম আমার এলাকার অন্তত চোদ্দ গ্রাম ধরে যতদূর আমি চিনি ততদূর পর্যন্ত করোনা কি জিনিস কেউ জানে না শ্বশুরবাড়ির এলাকায় খবর নিলাম কি জানি করোনা কিরকম আমরা তো দেখিও না আর যাদের ইমান দুর্বল ওরা আগে মরে গেছে মানুষ মরার আগে মরে ওগুলো হলো কাপুরুষ কি পুরুষ বলেন মরার আগে সাতবার করে মরে আমাদের ইমানটা যেন এরকম না হয় আর আমাদের হেদায় দান করে বলেন আমি তিন নম্বর জাহান নামে যাবার কারণ এক নম্বর মনে আছে কলবের কারণে কিসের কারণে দুই নাম্বার চোখের কারণে তিন নাম্বার ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা যাদের কান আছে কিন্তু শোনে না কোরআনের মাহফিল হবে আহ্বান হলো মাইকিং হলো কিন্তু আসতে পারেনি আজানের জন্য ডাক দিল কিন্তু মসজিদেও যাইতে পারে নাই ঠিক কিনা সারা রাত ফেসবুক মোবাইলে ইন্টারনেটে হাবি জাবি দেখতে দেখতে দেখতে দেখতে আর চলে না ঘুমাই গেছে তখন আজান দিছে তখন যখন ঠিক না মুয়াজিন ডাকে আহ্বান করে কিসের দিকে ডাকে কল্যাণের দিকে আসো উত্তম পথে আসো ডাকে না বলেন ডাকে না ঘুম থেকে নামাজ উত্তম নামাজের দিকে ডাকা হয় কিন্তু নামাজে আসে না কিন্তু ইমানদার বলে যত রাতেই ঘুমাবে আল্লাহ পাক তারে জাগায় দিবেন নামাজে সামিল করে দেবেন এই যে কান দিয়ে আজান শুনলো নামাজে শরীফ হলো না এই নামাজের কথা আল্লাহ পাক বারবার বলেছেন নামাজ পড়তে হবে ঠিক কিনা বলেন নামাজের আজান শুনতে হবে আল আল ইজাবাতুল মুয়াজ্জিন মুয়াজ্জিনের আহ্বানে সাড়া দিতে হবে মুয়াজ্জিন আজানের জবাব দিতে হবে মুয়াজ্জিনের আজানের জবাব নবী বলেছেন আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হবে জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে সুবহানাল্লাহ তবে আজানের জবাব দুই ধরনের হবে কয় ধরনের বলেন একটা হলো কৌলি আরেকটা হলো ফেলি কওলি মানে মুখে মুয়াজ্জিন আজান দিবেন আল্লাহ মোয়াজিন আজান দিবে আকবার আমি শুনে বলবো আল্লাহ আকবার মোয়াজিন বলবো আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমি বলবো আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হাদিস সহি হাদিস মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমাকে বলতে হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ আমাকে বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ আমাকে বলতে হবে এইভাবে প্রত্যেকটি কথার জবাব দিতে হবে এটা হলো মুখের জবাব তবে যেই মহল্লায় যারা অবস্থান করেন গুরুত্বপূর্ণ বিষয় হলো ওই মহল্লার আজানের জবাব দেওয়াটাই তার জন্য মোস্তাহাব বা জরুরি ঠিক কিনা আজানের জবাব দেওয়া ওয়াজিব সেটা হলো জামাতের ক্ষেত্রে ঠিক কিনা এখন নামাজের জামাতে হাজির হবেন কিন্তু আজান হলো আপনার কানে আসলো নামাজের সামিল হলেন না ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজের আজান শুনলো এশার নামাজের আজান শুনলো কিন্তু সামিল হলো না ওই ব্যক্তি টাটকা মুনাফেক নাউজুবিল্লাহ শুধুমাত্র তারাই মারুম থাকে যারা মুনাফিক আল্লাহ হেফাজত করে বলেন আমি নামাজ পড়তে হবে জামাতের সাথে কিসের সাথে নামাজ তো পড়তেই হবে জামাতের সাথে পড়তে হবে ঠিক কিনা বলেন ভাইয়ের আমার নামাজে কি গুরুত্ব দিয়েছেন হাদিসটা বলে মনে শেষ করতে হবে মেলা রাত হয়ে গেছে এই নামাজের কাফারা তিনি এই জামাতের কাফারা তিনি কিভাবে আদায় করবেন আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন রব্বুল আলামিন যেই খেজুরের বাগান দেখতে গিয়ে আমার আসরের নামাজের জামাত আমি ফেল করেছি ও আল্লাহ আমার এই খেজুরের বাগান আমি আল্লাহ তোমার দরবারে কাফারা হিসাবে ওয়াক্ফ করে দিলাম আমরা খালি কাজ করি কাজ করতে করতে করতে করতে কোন অক্তের নামাজ কোন অক্তে গিয়ে আমরা শুরু করি আল্লাহ জানি ঠিক কিনা এটা করা যাবে নামাজ পড়তে হবে যাতার সময় ঠিক কিনা আরেকটি ঘটনা শোনায় যে নামাজ এবং জামাতের গুরুত্ব কতটুকু ইমাম বুখারী এবং মুসলিমের উস্তাদ তিনি বলছেন আমি এসা এবং ফসলের নামাজ কখনো জামাত ত্যাগ করি না একদিন আমার বাড়িতে মেহমান এলো আমি মেহমানদের মেহমানদারি শেষ করে মসজিদে গিয়ে দেখিয়ে সার নামাজের জামাত শেষ হয়ে গিয়েছে এই যে জামাত শেষ হয়ে গেল এই জন্য আমি একই নামাজটা একবার নয় দুইবার নয় আমি সাতাশ বার এই নামাজ আদায় করেছি কয়বার সাতাশ বার বুঝতে এখন তো কেন সাতাশ বার বললেন এক রাখাতের সব জামাতে পড়লে সাতাইশ রাখাতের সব সোয়ালরা বলবেন না তিনি সবকে মাহারুম হতে চাননি এই জন্য তিনি বলছেন আমি একই নামাজ সাতাশ বার আদায় করলাম নামাজ শেষে রাতে ঘুমায় আছি স্বপ্নের ভিতরে দেখলাম যে আমার বন্ধুদের সাথে আমার সাথীদের সাথে আমি ঘোড়ার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি ঘোড় দৌড় প্রতিযোগিতায় সামিল হলাম আমি যত দৌড়াই কিন্তু পিছনে পড়ে যাই কিন্তু আমার সাথীরা সবাই আগে চলে যাচ্ছে আমি যে চেষ্টা করছি আমার সাথীরা বুঝতে পারছেন এবং আমার দিকে লক্ষ্য করে বললেন ও আল্লাহর বান্দা তোমার এই জীবনে তুমি কোনোদিন আমাদের সাথী হতে পারবা না তার কারণ আমরা এশার নামাজ পড়েছি জামাতের সাথে তুমি নামাজ পড়েছো একা কি আল্লাহ আল্লাহ কি কথা কি শিক্ষা আমাদের জন্য আজকে এসব নামাজ আমার জীবন থেকে যদি ছুটে যায় জামাত যদি ছুটে যায় এই যে দুই হাজার একুশ সালের আজকে কত তারিখ একত্রিশ একত্রিশ তারিখ না এখন এক তারিখ বারোটা পার হয়ে গেছে আমি আজকে দিনটাই গত দিনটাই বুঝাই এসব নামাজ তো এখনো শুরু অর্থ আসেনি এক তারিখে আমরা একত্রিশ তারিখে থাকি নাকি একত্রিশ তারিখে এসার নামাজ যাদের হয়নি বা জামাতেও হয়নি এমনিও হয়নি জামাতেও হয়নি আর কোনদিন আপনার আমার জীবনে একুশ সালের একত্রিশে জানুয়ারি পাব কি তাহলে আমরা কিন্তু মারুম হয়ে গেলাম আমরা কি একদিনের জন্য আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে আমরা আয়ু খালি আমাদের কমে যাচ্ছে এই জন্য <clears throat> আমাদেরকে খুবই সতর্ক হতে হবে আমলের দিক দিয়ে পারবো না আমরা ভাইরা মাহবিল কমিটি অবস্থিত শ্রোতাবৃন্দ যুবক ভাইয়েরা আমার কচিকাতা স্নেহের শিশু কিশোর যারা আছে অনেক এখানে যুবকই বেশি আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ ভাইয়ের আমার আপনারা কষ্ট করে এসেছেন আপনাদেরকে আমার নসিহত হলো নামাজ ইমান আনায়নের পরে যেটা সবচেয়ে দামি সেটা হলো সালাম বা নামাজ ঠিক কিনা এই নামাজ পাঁচ অক্ট আমরা আদায় করতে পারবো তো পারবো নামাজ আদায় করতে পারবো পিতা মাতার হক আদায় করব পিতা মাতার সাথে সুন্দর আচরণ করব মনে রাখবেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যারা পিতা মাতার সাথে বেয়াদবি করে যারা পিতা মাতার সাথে বেয়াদবি করে আল্লাহ তাড়াতাড়ি করে তাদের মৃত্যু দিয়ে দেন শাস্তি কার্যকর করার জন্যে তিনটা দোয়া আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন এক নাম্বার হলো দোয়া ছাড়া ভাগ্য বদলায় না ভাগ্যের পরিবর্তন হয় না ভাগ্যের পরিবর্তন করার জন্য আল্লাহর কাছে নিবেদন করতে হবে কাঁদতে হবে চাইতে হবে দুই নাম্বার হচ্ছে ন্যাক আমল ছাড়া হায়াত বৃদ্ধি পায় না হায়াত বাড়ে না সহি হাদিস এখন হাদিসের ব্যাখ্যা যদি যান হায়াত তো বাড়ে না তাহলে অন্য হাদিসে বলা হয়েছে হাদিস কি বলে আয়ু বা জীবন আমাদের জন্য নির্ধারিত হায়াত তো বাড়ে না তো এই হাদিসে কেন বলা হলো ন্যাকামল ছাড়া হায়াত বাড়ে না যদি আমরা ব্যাখ্যা করতে যাই তাহলে আমরা এভাবে বুঝবো যে <clears throat> বলেছেন যে হায়াত যদি নির্দিষ্ট হয় আমল যদি ভালো হয় ষাট বছর যদি কারো আয়ু থাকে তাহলে ষাট বছর আল্লাহ পৌঁছায় দেন আমল যদি খারাপ হয়ে যায় তাহলে তাড়াতাড়ি করে কান দেয় ওরে শাস্তি দেওয়ার জন্য আর আমরা তো এটাও বলতে পারবো না শাস্তি দেওয়ার জন্য আল্লাহ টান দিচ্ছে কারণ আল্লাহ তো আমাদেরকে দলিল পত্র দেননি এ এতদিন বাঁচবো ওই অতদিন বাঁচবো দিয়েছেন নাকি না কে ভাই আমার তিন নাম্বার খারাপ আমল ছাড়া কারো রুচি রোজগার বন্ধ হয় না অন্যায় অপকর্ম ছাড়া রিজিক বন্ধ হয় না এই ছিল আজকের বক্তব্য আরো কিছু বিষয় ছিল আরো চারটি কারণে জাহান নামে যাবে এইভাবে বিভিন্ন সুরের মধ্যে বলা হয়েছে আজকে তো একদিনে শেষ করা সম্ভব নয় আমি বারোটা শেষ করি কিন্তু এখন বারোটা চল্লিশ বেজে গেছে যেহেতু মাইকের সমস্যা ছিল আমরা একটু রাত করে ফেলেছি এই জন্য আমাদেরকে ফজরের নামাজও আদায় করতে হবে আমরা সেদিকে নজর রাখব আমি আপনাদেরকে বলছি নামাজ জীবনে যতদিন বেঁচে থাকবো আমরা নামাজ ছাড়বো না রাজি আছি ভাইরা আর মাদক বলতে যা বোঝায় নিশা বলতে যা বোঝায় নাকি যত প্রকারের নেশা আছে আমরা খাওয়া তো দূরের কথা হচ্ছে শুইবই না ঠিক কিনা অনেকে খান না কিন্তু ব্যবসা করেন গাড়িতে গেলে ভাই যে দুঃখের কথা বলেছেন প্রকৃত সত্য প্রত্যেকটি গাড়ি রাস্তায় থামানো হয় চেকিং করা হয় <clears throat> তবে আমাদেরকে বেদ যদি করা হয় না জানে যে হুজুরের এটা কাম করে না তবে গতদিনে ছাব্বিশ তারিখে আমি কক্সবাজার থেকে যাওয়ার সময় আমি গাড়ি স্টপ দিয়েছি থামিয়েছি দেখি এক সার্জন বলতেছে যে কি বলবো এক ইমাম সাহেব ধরা খাইছে আল্লাহ ভালো জানে ষড়যন্ত্র কি এই যেমন আমি গাড়ি ব্যাগ রেখে ক্রস করতেছি কেউ যদি দুইটা টুকরা ঢুকায় দেয় আমার যদি রাস্তায় ধরে তাহলে কি করবেন এখন আমার কি করা লাগবে যা সব খেলা লাগবে ডাইলা চেক টেক যা তারপরে আবার নতুন করে সাজানো লাগবে উপায় নাই তো হ্যাঁ যিনি করেন উনি ইমাম সাথে এটাও হইতে পারে তো বলতেছে হুজুর আমরা হুজুরদের বেদ যদি করতে চাই না কিন্তু কেউ যদি বেদ যদি হতে চায় আমরা কি করবো ঠিক কিনা বলেন ভাই আমার এই মাদকের সাথে আমরা থাকবো না রাজি আছি আর আমরা দয়ালু তো আল্লাহ আল্লাহ দয়ালু তাই আল্লাহর বান্দারাও দয়ালু হয় যার জন্য আমরা বাংলাদেশে আমরাই আঁকি না সরকার আমাদেরকে বলেছেন দুটি সন্তানই যথেষ্ট একটা হলে ভালো হয় না তার মানে কি জায়গা হচ্ছে না তোমরা একটু কমাও আমরা নাউজুবিল্লাহ বলি আর আউজুবিল্লা বলি ঘোষণাটা এরকম ছিল ঠিক না তারপরেও কোন মুসলমান ভাই জীবন চলে যাচ্ছে মরে যাচ্ছে না খেয়ে থাকতেছে আমাদের সহ্য হলো না আমরা জায়গা করে দিলাম আমাদের বাংলাদেশে তারা কারা রোহিঙ্গাদেরকে কিন্তু দুঃখের বিষয় আমরা এত কষ্ট করলাম সেই উত্তর অঞ্চল থেকে আমি নিজে টাকা করে নিজের থেকে এনেছি আমার মসজিদে বলেছি আমি যাচ্ছি যদি আপনারা কিছু দিতে চান আমরা এই আটকনাথ মানুষের কাছে আমরা যেতে চাই আমরা এসেছি বারবার এসেছি আমরা কিছু না কিছু তো দিয়েছি এছাড়াও আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি তারা আবার তাদের নিজ দেশে যাবে এটা আন্তর্জাতিক আইনের মাধ্যমে তারা যাবে তারা এখান থেকে আবার নিজের স্বদেশে ফিরে যাক নিজের দেশ এটার মহব্বত অন্যরকম ওনারা যেতে চায় না না চায় মাঝে মাঝে এটাকে মিছিল করে আমরা যাব না ঘর জামাই হয়ে যায় থাকা অভ্যাস ওই কাম করে খাবে যাই হোক আমি ওদের অপমান করছি না এখন রোহিঙ্গা ভাই যারা আছেন একটা জিনিস মনে রাখবেন ভাই এই জীবন শেষ নয় আরেকটি জীবন আছে সেই জীবনে সবার সাথে দেখা হবে ঠিক কিনা জান্নাতি হোক আর জাহান্নামি হোক উভয় উভয়কে কিন্তু দেখতে পাবে জান্নাতিরা জাহান্নামীরা মুখোমুখি হবে জান্নাতিরা ফল কর্ম নিয়ামত রাজি ভোগ করবে জাহান্নামীরা বলবে ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيدوا علينا من الماء أو مما رزقكم الله قالوا حرم الله على الكافرين জান্নাতীরা জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবো ও ভাই আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত গুলি দিয়েছেন খাওয়ার জন্য দাও না ভাই আমরা একটু খাই কলিজাটা একটু শীতল করি কলিজাটা ফেটে যাচ্ছে জান্নাতীরা বলবে কলু হারামাল্লাহু আলাল কাফিরিন ওই কাফিরেরা আমাদেরকে অন্যায় করে মেরেছো আমাদেরকে বিতাড়িত করেছো ঘর থেকে বাড়ি থেকে কোরআন শুনতে দাও নেই কোরআনের আইন আমাদের মানতে দাওনি আমরা তোমাদের আশ্রয়ের প্রশ্রয় দিয়েছি কিন্তু আমাদের তোমরা ক্ষতি করেছ নানান অপরাধ অপরাধীরা বলবে যে আসলে আমরা অন্যায় করে ফেলেছি কিন্তু তখন সেখানে গিয়ে স্বীকার করে কোনো লাভ হবে না ভাই ঠিক কিনা রোহিঙ্গা ভাইদেরকে বলবো যদি আমাদের ভাষা বুঝেন যদি নাও বুঝেন অন্তত জিকিরে থাকেন আর যদি বুঝেন এতটুকুন বলবো মৃত্যুর পর আবার জবাবদি করতে হবে দুনিয়ার কর্মকাণ্ড সম্পর্কে সচেতন হবেন নিজের গোনার জন্য আল্লাহর কাছে মাপ চাইবেন আমরাও দোয়া করি আল্লাহ আমাদের আপনাদের সবাইকে ক্ষমা করুন মাফ করুন আল্লাহ তালা আপনাদের স্বদেশে প্রত্যাবর্তনে তৌফিক দান করুন এই বিশাল জনতাকে বলছি আমরা পাঁচত্ব নামাজ সঠিকভাবে পড়তে রাজি আছি তো রাজি নাই একটু হাত করে দেখেন তো কাছে বলে আয় আল্লাহ যতদিন দুনিয়া বেঁচে থাকবো ততদিন পর্যন্ত যতদিন মালা করব মাথার কাছে না আসবে ততদিন পর্যন্ত খরচ নামাজ ফরজ নামাজ ছেড়ে দেব না ফরজ রোজা ছেড়ে দেব না আমিন আল্লাহ আমিন ইয়া রব্বাল আলামিন